আসসালামু আলাইকুম এভরিওয়ান ভোর হলো দোর হলো কুকুমনি ওঠারে আজকে বিদায় অনুষ্ঠান সকাল সকাল চলো রে তো সেই ধারাবাহিকতায় সকাল সকাল আমি আমার সবচেয়ে কাছের বন্ধু ইভেন স্বামী ভাই সকাল সকাল মাদ্রাসায় যাই বাট বুঝবো ব্যাপার মাদ্রাসায় যে দেখে আজকে বিদায় অনুষ্ঠানের দিনে ক্লাস হচ্ছে তোমার কাছে বিচার দিলাম ক্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছিলাম কারণ যথাযথ জায়গা নাই আমাদের অডিটোরিয়াম রুমটা সাজানো হয়েছে এবং একটা রুমে নিয়ে বসানো হয়েছে সেখানে জায়গা নাই দেন চলে আসি অডিটোরিয়াম রুমে সেখানে কিন্তু সাজগুজে ভরপুর মানে সেই রকম দেখতে সেই রকম মানে মন জুড়ে যাওয়ার মতো সুন্দর করে সাজিয়েছে বা টি শার্টটা টি শার্টটা পছন্দ হয় নাই কিছুক্ষণ পরে চলে আসে টি শার্ট তারপরে রয়েছে ডায়েরি পেন চলে আসে তারপরে মানে চাবি রাখার রিং চলে আসে মানে অডিটোরিয়াম রুম দেখতে অনেক সুন্দর হয়েছে বাট টি শার্টটাতে জাস্ট একটু ঝামেলা টি শার্টটাতে কেন ঝামেলা একটু পরে দেখতে পারবেন তো আমি ভিতরে ভিডিও নিচ্ছিলাম যদিও ভিডিওটার মান অত ভালো হচ্ছিল না কারণ এক্সেল এল সবাই গেঞ্জের সাইজ ধরে ধরে তারপর ভিতরে ঢুকতেছিল বাট তারপর আমি আমার সাইড থেকে সর্বোচ্চটা চেষ্টা করেছি ভালো করে ভিডিও নিয়ে আসার তো এই হলো আমাদের টি শার্ট টি শার্টে বলতে গেলে মানে লোগোটা করেছে একদম অস্থির লোগোটা একদম সেইভাবে লাগছে বাট যেইটা প্রবলেম এই যে দেখেন নিজেরাই দেখেন প্রবলেমটা কি দেখছেন একদম গেঞ্জিটা হয়েছে কি গলা বড় হয়েছে ভালো লাগে না তো শুরুতে আমাদেরকে জানানো হয় আসলে অনুষ্ঠানে মশুর রহমান ভাই আসলে পার্টিসিপেট করবে না বাট শেষের দিকে বলে না মশুর ভাই আসছে শোনার পর তো মিল্লাতিয়ানদের অবস্থা একদমই খারাপ মানে একদম আনএক্সপেক্টেড বিষয় এটা যেহেতু আমরা জানি আসবে না তারপরে সে চলে এসেছে তো যখন মশুর এন্ট্রি হয় ও ভাই সাব কী বলবো পুরো ক্যাম্পাস একদম সেই সকলের প্রিয় জনাব রহমান তো ভাই স্টেজে ওঠার সাথে সাথে আজান দেয় যার ধরুন ভাইকে অনেকক্ষণ ওয়েট করতে হয় আসলে গান গাওয়ার মতো সিচুয়েশন ছিল না সময়টা তো পরিশেষ আমাদের মিল্লাতিয়ানদের আমোদ প্রবণ এবং বিদায় অনুষ্ঠান একটা ভিডিওতে মানে এক্সপ্লেন করা সম্ভব না ভিডিওটা আরও কয়েকটা পার্ট আসবে তো ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 飞扬。